মোর অলরেডি এঙ্গেজমেন্ট হই সারলা আছে এই কগো কাইটা কলুস নীতি এ বন্ডকু কেনতার হ কগো বলছে ওই বলছে কাই হ বন্ডকু আরে আজি কালি খাই কাম কলুস নি তবে কাই আর খাম করবি তো দান মান্ডাই বাড় তো সারি গেলা বের খাই খাম করবি তুমি একা বড়িয়া হ কগো মা দান তুনা খাতরাই করে সারাই হোটেল মনকে বললাস নি এন্তি নাই বন্ডকু টাইম পাস ছুটি আসিরলি মই আলে তেবে মুই জিবি বে তুই র কগো বন্ডকু র কাইটাইলা হ তোকে খাতা কইবি সৎ কথা কইছো তো তোর পাঁচে বাটে দেখ তো টকি মনে আছ ও পাঁচে বাটে টকি মনে আছ তো কগ কেন্তার ডিসলে নি বল তো ডিসলে নি আমি আর কাইটা কইবি তোকে তুই নয় এবা পূর্বরু নেখি বনকু সে টকি গড মক প্লাইং কেস করতে রইলা সে টকি মন মস্ত আছ তো কগো মুই তাঙ্কে ডাকবি হ্যাঁ, র ওই মুই কি আইলি নি র তোতে না আইলা মতে ডাকো চলতে মুই যাই করে আসতে র হাই হাই পুরা সুন্দর রাজস মাত্র কতই দুই মাত্র খত তার বলিয়া নাই দুই মাত্র খত ডিফারেন্ট হই করে অলপ সুন্দর মিশা আছস ও ঠিক আছে তোমার কন্টাক্ট নম্বর লব দে পারবে কি খাতায় বারিসি বেলে বেলে নইলে আমি ও ঠিক আছে মোর কন্টাক্ট নম্বর মিললে থ্যাংক ইউ থ্যাংক ইউ ए कगो काइट एला को सेटो के कोई दाफरे तो फोन नंबर दे दलाखि ओई डाउट लगला हि तो के होय तुई मांगला दाफरे फोन नंबर दे देबाट बोले विचित्र कथा आई गला एटा तो तुमे आगे जाना चने आले केंद्र को लीड को बतियो लो बोन को एटा मोर स्टाइल सेटो के तेबे तुई फोन नंबर मांगला दाफरे दे देला तेबे काय स्टाइल एटा कायटा कोनी खगो मगल तुई बोन को एटा न्यू लुक न्यू स्टाइल तुई ना जानस र ए होय कियो বনকু মই যাই করে আইলে কই দিবি ইতি টিকে যাই করে আইবি তা হইলা ହଉ ଠିକ୍ ଅଛି ଯାଇ କରିବା ଆଉ ଇତିଶେ ରହେ ଆଇବି তুই মোকে খাই কিনে ছিলুস নি মোকে চিনে তুই আমার সঙ্গে তো ফোন নম্বর দেই করে গেলু স্যার আমার সঙ্গে সঙ্গে তো খাতা হইলিস নি মোকে খাই কিনে ছিলুস নি তুই মুই তো ছুইলা খাইতে লাগে যে নাই নাই মুই তোর বয়ফ্রেন্ড র সাঙ্গ সে উঠি গেলা আছে বলি করে তুই মোকে চি দিছু কাটে দি ছুইবাটা ঠিক নাই হইলা না না সেন্টি ভাব নাই মুই ছুইলে কি খাইতে হইলে সে করাপ না বাজে হইলা হই কি ହଉ ଠିକ୍ ଅଛି ହେଲେ ତେବେ ଆମେ ଦୁଇ ଲୋକ କ୍ଲୋଜଲି ମିଶିକରି ରହିବାଟା ଭଲ ଅଛି ବୋଲି କରି ଭାବିଲିନି ମୁଇଁ ହଁ ତ ମୁଇଁ ସେଟା ଏକା ଛାଲିନି ଆମେ ଦୁଇ ଲୋକ କ୍ଲୋଜଲି ମିଶିକରି ରହିବାଟା ଭଲ ବୋଲି କରି ଭାବିଲିନି ତୋକେ କାଇ ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ ତ ମୋକେ କାଇ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ମୋକେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଆଖା ନାହିଁ ହଲୋ ବ୍ରୋ ଫୋନ୍ କରିବି ତ ମୁଇଁ হ্যালো কোনতে আছো সহ কব তোর গার্লফ্রেন্ডকে ডাকি নেই সুখী নাই হ তুই তুই চড়ি করে ଚଢ଼ିକରି যে দাফরে আসুস নে কোন তে ଅଛୁ সো ଆଉ দাফরে তুই আইলে স্নেহ ডাকি নেইছু দাপরে মুই মোর সাঙ্গকে ফোন কর রইলি যে তোকে আসি করে ডাকি নেবা পাই ফোন কর রইলি মই মকে ডাকি নেবা কে হ্যাঁ তোকে ডাকি নেবা কাকা বল কো তুই টাকা ফোন কর নাই খাই তোর সাঙ্গকে মুই তোর পাশে সারা জীবন ค่ะรอยว่าแซ่บใช่นายไหนเซนติหน่อยมีฟอนกรเบียขนาดดีนายบอลพุทธะแกรไข่ยืนฟอนกรสตูฟอนกรไหนกันนี่นายไหนเซนติอ่ะพอไหนมีฟอนกรดักเบียขมสังก็กระตุกเนี่ยป้าไปอาเรติไข่ยืนฟอนกรสตูฟอนกรเมื่อวันตะบุษไหนกันตะกอนนี่มีตัวกระตุกจีนนี่เอาละมาสังก็ขมฟอนกรเลยเสียสิกรีเตนี่ตัวกระดักจีนเลยเอาละอ๋อคนที่อาตุสอดดักเรียกตัวเอ๊ะคิดว่าเกลุสนี่ติรอรอรอ